Hey, hey, hey. ए ए ए बजान সাহেবদের এটা দেওয়া যায় না তো ব্যানার একটু গ্যাপ গ্যাপ দিয়ে না রাখতো এ সোজা সোজা কারণ এ ভাই এটা সোজা না অন্যায় রোজা করেন না এ সোজা করেন সোজা নবীজির সোজা সোজা করেন এই সোজা সোজা করেন Yeah. সোজা করেন আপনি সোজা করেন আপনি লাঠি নিয়েছেন এমন তাইলে সোজা হইব সোজা করেন সুদা সুদা করেন

You জিয়া সৈনিকেরা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম